hello friends welcome back to my channel আজকে চলে এসছি কল্যাণীতে ভূতের রাজা দিলবর এই রেস্টুরেন্টটায় আমরা ওই কুম্ভ মেলায় যখন গেছিলাম কুম্ভ মেলা ঘুরে টুরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এই রেস্টুরেন্টটায় চলে এসেছি অনেক দিনই ওপেনিং হয়েছে আসা হয়নি আসার ইচ্ছা ছিল তো এই সুযোগে এখানে চলে এলাম খেতে দুপুরবেলা একটু সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিচ্ছি উনি ভাবছে কখন অনেকক্ষণ ধরেই ছবি তুলছি কখন ঢুকবে আদৌ ঢুকবে কি না না ছবি তুলে বাড়ি চলে যাবে না যাই হোক ভাবলো না এবার ঢুকেছে ঢুকছে ওই দিন যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে তো বেশ মোটামুটি ভালোই ভিড় ছিল আমাদের একটু দেরি হয়েছিল যেতে আর একটু আগে গেলে হয়তো আরও ভিড় থাকতো এই যে ভূতের রাজা দিল বর এখানে কি সুন্দর লেখা রয়েছে সব থেকে ভালো লেগেছে আমার এই এখানের এই ইয়ে জায়গাটা খুব সুন্দর কি সুন্দর এই দেয়ালটা খুব সুন্দর চারিদিকটাই পুরো ডেকোরেশনগুলো খুব সুন্দর একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরের সে আগেকার দিনের বেশ দরজাগুলোর মতো দরজা খুব সুন্দর আর এটা পুরোটাই মানে কোনো চাইনিজ বা বিরিয়ানি কিছু পাওয়া যায় না পুরোটাই বাঙালিয়ানা রেস্টুরেন্ট যে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে বসে আছি আমার ছেলে এই করছে খাবার চলে এলে এই যে এটাই সব থেকে বেশ ভালো বলতে হবে হাতে হাতে দিয়ে তালি তবে আসবে ভূতের থালি তার আগে ওরা খাবার সার্ভ করবে না সবাইকে বলতে হয়েছে দিয়ে তারপরে এই যে দিয়ে যাচ্ছে বেশ খুব সুন্দর কাঁসার থালা বাটি সব কিছু কাঁসার তার উপরে বেশ কলা পাতা দিয়ে দিয়েছে প্রত্যেকটা থালা বাটি সব কাসার বাসন আমাদের একটা থালি নেওয়া হয়েছিল আর এমনি পোলাও মাংস নেওয়া হয়েছিল রাজবাড়ির কষা মাংস ডাক বাংলো এগুলো নেওয়া হয়েছিল আর থালি একটা নেওয়া হয়েছিল যেটা ওরা ওই গুপির থালি বাগার থালি এরকম আলাদা আলাদা আছে তো সেই সিস্টেমে নেওয়া হয়েছিল আমার ছেলে তো দিয়ে যাওয়ার সাথে সাথেই সার্ভ করে দেওয়ার সময় দিচ্ছে না এত খিদে পেয়েছে এই থালিটার মধ্যে অনেক কিছু ছিল ভাত মাছের মাথা দিয়ে কচুর শাক আলু ভাজা ডাল মিক্সড ডাল শুক্তো চিংড়ি মাছ চিকেনের একটা রেসিপি চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা এই থালিটার মধ্যে এগুলো ছিল এটা গুপির থালি হয়তো আর এক্সট্রা আমাদের পোলাও মাংস নেওয়া হয়েছে সেগুলো ওরা সার্ভ করে দিল থালায় এবার খাওয়া শুরু ভাতটা মেন আমার বাবার জন্য নেওয়া হয়েছিল এই পোলাও টোলো এত কিছু পছন্দ করে না আমি একটুখানি বাবার থেকে ভাত নিয়ে নিলাম একটু ডাল আর শুক্তো দিয়ে খাবো বলে ওদের ওখানকার এই রান্নাগুলো খুব ভীষণই টেস্টি তো ভাবলাম আমি একটুখানি খেয়ে নিই আমার ছেলে খাবে না এসব শুক্তো টুক্তো তা ও দেখবে কি কি ওগুলো যখন বলছি নিবি তখন না রান্নাগুলো খুবই টেস্টি ছিল শুক্তো ডাল এগুলো খুব সুন্দর যেহেতু বাঙালিয়ানা রেস্টুরেন্ট কোনো রকম বিরিয়ানি বা চাইনিজ কোনো কিছুই পাওয়া যায় না আমার ভাত খাওয়া হয়ে গেছে এবার পোলাও নিয়ে নিয়েছি পোলাও আর মাংস যেটুকু আছে সবাইকে গুছিয়ে দিয়ে দিচ্ছি পোলাও আর মাংসটাও খুব সুন্দর হয়েছিল খেতে এত খিদে পেয়েছিল প্রত্যেকেরই সারাদিন অত ঘোরা তারপরে খিদে তো পাবেই আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে প্রত্যেকে মন দিয়ে খাচ্ছে যে আমার ছেলে প্রত্যেকেই মন দিয়ে খাচ্ছে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি ওদের ভেতরে ডেকোরেশনগুলো এত সুন্দর দেখার মতো গুড বাই